আগে স্কুল যাওয়া দেরি হয়ে গিয়েছে যা একটু মার দিয়ে শর্ট করতে যাই খুব পায়খানা পেয়েছে রে যায় ওখানে টাইম হয়ে এক্ষুনি হারিয়ে ওই দেখ মাস্টার মশাই এসেছি ওই তো মাস্টার সঙ্গে মজা করি একটু ভয় দেখাই মাস্টার মশাইকে সর্ষে খেতার মধ্যে লুকাই লুকাই গিয়েছো সব চুপুর হয়ে গেছে না ভয় দেওয়া সব অঘটন হয়ে গেছে আমি আব্বা মার কাছে শুনেছি যে ভয় দেখাতে নেই ভয় দেখালে পাপের কাজ ভয় দেখালে মানুষের ক্ষতি হয় হ্যাঁ ঠিক আছে আমরা আর ভয় দেখাবো না দেখাবো না তাহলে মাস্টার মাস্টারের সাথে ক্ষমা চাই স্যার আমাদের ক্ষমা করে দিন ক্ষমা করে হ্যাঁ। দিন স্যার হ্যাঁ দিয়েছি তো খুব ভালো ছিল আমাকে একটু পানি এনে ধুই মাসে আমি